বিচার করতে হবে তাদের চোরগুলো এদেশে পার ডাকাতগুলো সন্ত্রাসীগুলো মানুষের ওপরে লুটপাট করে জমি জায়গা দখল করে মানুষের ওপরে বিপদ চাপিয়ে দিয়ে যারা আজকে নিজেকে ফেরস্তার মতো ভাবে এদেরকে আইনের আওতায় আনা রাখবে কথা বলেন কত ঠিক কিনা কিন্তু সেগুলোর কোনো খেয়াল খবর নাই শুধু ভেজাল আলেমদেরকে নিয়ে যত মামলা হামলা সব আলেমদের ঠিক না আল্লাহ তালা এই মুসিবত আর জুলুম থেকে সকল জাতির আলেম ভাইদেরকে নিরাপত্তা দান করো আরো জোরে বলেন আমিন আমার প্রিয় ভাইয়েরা এই জালেম গুলো এই ইসলাম গুলো যারা ইসলামের ক্ষতি করে মানুষদের ওপরে মিথ্যে দোষ চাপায় দিয়ে মানুষকে অপরাধী বানায় এই মিথ্যাবাদীগুলো হাসনের ময়দানে সবচেয়ে বড় ধরা খাবে আবার ভাইরা কে সর্বনাই কে টুপিওয়ালা কে উষা টুপি কে পাস করলি কে বাগরি কে শুননি কে অসুন্নি এগুলোর কোনো দেখার টাইম নাই যারা নিজের নামের সামনে মোহাম্মদ লেখিয়েছে শেষে ইসলাম এরা সবাই আমারা ভাই ভাই ঠিক না বেঠে আসুন না একটি প্ল্যাটফর্মে যদি দাঁড়ায় যেতে পারি আমার বন্ধুগণ বাংলাদেশে এই সমস্ত ইসলাম বিদ্বেষীরা হাতে জুতা নিয়ে কোন রোড দিয়ে পালাবে রাস্তা খুঁজে পাবে না